বোরহান মোহাম্মদ আই চিনি ফুল জানা আছে আরে চিনেন না আর নাম বন্ধু এবং ছোট ভাই নোয়াখালীতে একসময় চাষ করে ভাইয়া নোয়াখালীর তেরো আমরা ঢাকা নোয়াখালীর তো নাইবার সময় ইগের পোস্ট ভাইয়া বারোটা সিলে লাগছে নোয়াখালীর বেগুন আরে পোস্ট মাস্টার নামে চিনে আমার পকেট থেকে দুই হাজার টাকা চুরি হয়েছে আমরা সন্দেহ করতেছি টাকাটা তুই চুরি করছস আমি কি প্রমাণ আছে দেখা কইলাম না তোর চোখ কইতাছে তুই আমার পকেট থেকে টাকা চুরি করছস আমনে চোখ কইছে আম খাইছে না ওমা আমি খাইছি এত কার গায় তুই আইরা লাভ করলাম এই তুই খাবো তুই খাবো তোর দেখা এই শিমুল এই শিমুল এই আরে টাকা দিতে পারলাম কিরকম একটা বেইমান মানুষ ওরা না হয় কয় নাই ঠিক আছে তুই পোলাপান মানুষ আবারও তো কইতে পারতো আমি বড় ভাই এটা কি করলে না এই পোলাপাইন মানুষ আর বয়স সম্বন্ধে আপনি জানেন আজ জীবনে যতটা প্রেম করছি আপনি তো তোমার বাথরুমেও জানেন না। Надо посчитать потери Суммы нули মাইয়া মানুষ তো জীবনে সব মাইয়া মানুষের লাগে তো জীবনে মারামারি খুনাখুনি যাবে সব হবে আপনি কোন মানিয়ে মাইয়া মানুষের লাগে যাবে তো না তাই বলে বন্ধুদের বন্ধুদের পরামর্শ হ্যাঁ এটাও হইব মাইয়া ছাড়া জীবনে আর কি আছে Так дайте пацанам посчитать потери Суммы нули погибают на сцене Rotterdam, Rotterdam, Rotterdam,